আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আব্দুর রশিদ এর আগে আমি সেক্সুয়াল বিষয় নিয়ে অনেক কথা বলছি এবং চিকিৎসার কথা বলছি কি কি মেডিসিন খাইতে হবে কি কি কেমনভাবে চলতে হবে তা আজকে আমি কোনো মেডিসিন ছাড়া কিভাবে ভালো থাকা যায় আমি এই বিষয় নিয়ে কথা বলবো সেক্সুয়ালের আমি একটা কথাই আগে বলছি যে আমাদের বাংলাদেশে বিশেষ করে সেক্সুয়াল প্রবলেমটা মানসিক কারণ হয়ে দাঁড়ায় মানসিক সমস্যার কারণে মানসিক টেনশনের কারণে দুশ্চিন্তার কারণে সেক্সুয়াল প্রবলেমটা বেশি হয়ে যায় আমি এক্ষেত্রে কিছু পরামর্শ সবাইকে দিব যে অবশ্যই আপনার প্রাথমিকভাবে যখন দেখবেন যে আপনার এরকম সেক্সুয়াল প্রবলেমগুলো দেখা দিতেছে আপনার সময়টা কম নিতেছে দ্রুত বীর্যপাত হচ্ছে প্রাথমিক অবস্থায় এক মাস দুই মাস এরকম প্রবলেমটা হচ্ছে আপনি তাৎক্ষণিকভাবে নিজেই কোনো সিদ্ধান্ত নিয়ে মেডিসিন খাবেন না আগে চেষ্টা করেন কিছু খাদ্য দে যেমন কিছু খাবার দে আপনি পরিবর্তন আনার জন্য কারণ এটা তো অনেক সময় আমি আপনার বলে দিছি যে এটা মানসিক টেনশনের কারণে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে চেষ্টা করবেন যে দেখেন আপনি দুই দিন চার দিন পাঁচ দিন পনেরো দিন দুই মাস তিন মাস এভাবে আপনারা দেখেন সমস্যাটা সলভ হচ্ছে কিনা এই জন্য আপনি খাবারের তালিকায় কিছু পরিবর্তন আনেন খাবার কিছু পরিবর্তন আনেন যেমন খুরমা খিজুর আছে কিশমিশ আছে কাজু বাদাম আছে পেস্তা বাদাম আছে এই জিনিসগুলো আপনি নিয়মিতভাবে আপনার খাবারের তালিকায় একটা রাখেন আপনার হাঁসের ডিম আছে এই জিনিসগুলো খান দেখেন আপনার সমস্যাটা আস্তে আস্তে সলভ হচ্ছে কি না আপনি দুইবার একবার তিনবার গেছেন পারেন নাই এই জন্য আপনি ডাইরেক্টলি আপনি নিজে নিজে মেডিসিন খাবেন দোকান থেকে কিনে কিংবা বর্তমান পানের দোকানেও অনেক রকম ওষুধ পাওয়া যায় এগুলো ভুল করেও খাবেন না এটা আপনার যতটা না উপকার করবে তার থেকে কয়েক গুণ আপনার শরীরের জন্য ক্ষতি করবে আমি এতটুকু আবার সবাইকে বলবো আপনারা কোনো প্রকার এরকম কোনো মেডিসিন খাবেন না আগে দেখেন দুই চার মাস দেখেন আপনার মধ্যে কোনো পরিবর্তনটা আসতেছে কিনা যদি পরিবর্তন আসে যায় আল্লাহর রহমতে তাহলে তো আর কোনো মেডিসিন খাওয়ার দরকার না আবার যদি আপনি দেখেন যে এক পর্যায়ে আপনার সমস্যাটা কোনোরকমভাবে সলভ হচ্ছে না আপনি অনেক অনেক দিনভাবে চেষ্টা করলেন তারপর আপনি যদি না হয় সলভ তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হতো তবে হ্যাঁ একটা কথা বলি যে কোনো রকম কোনো হকারের মেডিসিন আপনারা সেবন করবেন না এটা আপনাদের জন্য ক্ষতি করবে শরীরের জন্য প্রচণ্ড রকমভাবে ক্ষতি করবে আপনার এমনিতেই একটা মানুষ যখন স্ত্রী সহবাস মানে সহবাস করতে যায় তখন আপনি একজন পুরুষের আপনার প্রেশার হাই প্রেশার চলে আসে আপনার দুশো বিশ পর্যন্ত দুশো দুশো বিশ পর্যন্ত আসলে এর মধ্যে যদি আপনি বাজারে নানা রকম ওষুধ খান ওয়ান টাইম খান আপনি ওই হকারে ওষুধ খান তাহলে তো এটা অন্যরকম সমস্যা সৃষ্টি হতে পারে আমি আবারও বলি আপনারা এরকম কোনো মেডিসিন অবশ্যই খাবেন না যে কোনো সময় যে কোনো রোগের জন্য চিকিৎসা করেন না কেন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন বাংলাদেশে হামদর্দ অল বাংলাদেশি আছে চৌষট্টিটা পঁয়ষট্টিটা জেলার মধ্যে আছে আপনারা প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হন ওইখানে যান চিকিৎসকদের কাছে বলেন যে আপনার প্রবলেমটা কোথায় সমস্যাটা কোথায় সব কিছু খুলে বলেন চিকিৎসক বুঝে আপনার মেডিসিনটা লিখে দেবে আপনি ওই মোতাবেক খান আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন তা আজকের মতোই এখানে অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম